আস্তে আজকে আমরা শহরে চলে এসেছি আপাতত এই বাড়িটাই আমরা দেখতে পাচ্ছি আসে রাস্তা এইখানেই কাটানো যাক না ক্যাপ্টেন চলো একটু এগিয়ে গিয়ে দেখি একটু আরো ভালো ভালো আছে চলো আপাতত আর কোনো বাড়ি আমরা পাচ্ছি না আজকে রাতে এই বাংলোটা আজকে কাটানো যাক তোমরা জায়গাটা পরিষ্কার করে নাও আমি দেখি পাশে কোনো জঙ্গল আছে নাকি okay captain captain later okay boys আর কিছুক্ষণের মধ্যেই ঘন আধার নেমে আসবে আমি যাই পাশে জঙ্গলে গিয়ে দেখি রাতের জন্য কিছু সামগ্রী পাই নাকি তোমরা জায়গাটা পরিষ্কার করে নাও তাতে কিন্তু জমিয়ে উল্লাস হবে ওকে চলো তাহলে ব্যাগগুলো রাখা যাক কেমন ভুতুরে ভুতুরে লাগছে না ভুতুরে ভুতুরে তো লাগবে পোড়া বাংলো হট রাতে জমিয়ে উল্লাস হবে তাহলে চলো আগুন পোয়ানোর মতো কিছু ব্যবস্থা করা যাক ঠিক আছে তোরা কাজ কর আমি ক্যাপ্টেনকে খুঁজছি ভাই আমরা দুজনে খুব ভয় লাগছে এই বিজয় কই তুই সেই ক্যাপ্টেনের কাছে গেছে ঠিক আছে তাহলে আমরা রাতের ব্যবস্থা শুরু করি এক মিনিট উড়ি বাবা আগুন উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি আগুন আমার বাবা উড়ি উড়ি বাবা কি আগুন উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা আগুন উড়ি উড়ি বাবা উড়ি উড়ি শিয়ালের ডাক মনে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, শিয়ালের ডাক শিয়ালের ডাক মশলা তৈরি করা আছে বলো মশলা তাহলে মশলা দাঁড়াও রাত বারোটা বেজে গেল আমাদের এখানে রাত্রি কাটাতে হবে ঘুমাতে হবে একটু পরে আমাদের মশার তৈরি করা আছে ও তুমি জ্বালিয়ে দাও কি ভাই তিরপর তিরপর বার কর এখানে শুতে হবে তো কিনা করতে হবে তাড়াতাড়ি মশলা জ্বালাও রাত হয়েছে আমাদের ঘুমাতে হবে নাহলে এখনই শিয়াল চলে আসবে এ ভূত ভূত পুতুল পুতুল এ পুতুল পুতুল চল ঘুমা ঘুমা ঘুমা ভূত ভূত ভূত ভূত ভূত ভূত কোথায় ভূত কোথায় ভূত কোথায় ভূত কোথায় ভূত ভূত এইখানে তো ছিল কই দেখতে পাচ্ছি না কই হে তুমি দেখতে পাচ্ছ বিজয় না চলো না বাথরুম করে আসি না তুই যা তুই যা না তুই যা যা তুই যা মা গায়ে লেগে গেল রে আচ্ছা হ্যাঁ সত্যি সত্যি বুঝাচ্ছে বুঝাচ্ছে কেমন এই নিয়ে কোথায় গেল আমার কোথায় গেল বারবার উদা হয়ে যাচ্ছে খুঁজতে হবে খুঁজতে হবে ক্যাপ্টেন বুট ক্যাপ্টেন বুট 음. 자매천 소자만 들잔다 라다가니